পানি গড় পড়তাছে বাবা আমায় ডাকতাছে গড় পড়তাছে বাবা আমায় ডাকতাছে আহিরে মানিক আমার বুকে আয় হাইরে আহিরে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে তার ভিতরে মেশিন গান দিছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডা একদিন রাস্তার মোড়ে আমার বাবা রাস্তা না ভক্ত গনে জিকির করে আমার বাবা মৌলানা মোটতলা তিন রাস্তার মোড়ে আমার বাবা রাস্তা না ভক্ত গনে জিকির করে আমার বাবা মৌলানা বাবা প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া আশিকের মন প্রাণ কাইড়া নিয়া সে বাবাই আশিকের মন প্রাণ কাইড়া নিয়া সে বুকের ভিতর আসে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমারে পাগল বানাইছে আল্লাহ বেহের ভিতর দিছে প্রাণ তার ভিতরে মেশিন গান পাগলা ভক্তের দয়াল স্থান ধুলি দাও গো বাবা আমরা তোমার আর সে বাবা আমার পাগলা ভক্তের দয়াল স্থান ধুলি দাও গো বাবা আমরা তোমার আর সে গোপন খেলা না বুঝিলে বাড়ে জ্বালা মারফতের গোপন খেলা না বুঝিলে বাড়ে জ্বালা আমারে শিখাইয়া এসকে হয় দেওয়ান বাবাই আমারে শিখাইয়া এসকে হয় দেওয়ান দেহের ভিতর প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমারে পাগল বানাইছে আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ তার ভিতরে মেশিন গান amarelo.